ওই গানটা শুনছেন কোনটা তোলা হাতের বাল্লা না যদি সিটি গোলজেন দিয়ে যাবেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না সমান কিছু বাদাম পাবেন এই সব গান বাদ দেন বাংলা পারলে গান নাহলে রাখেন আমার বাদামি বাজা কাঁচা বাদাম হ্যাঁ? আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম বাদাম তোর বাজা বাদাম Facebook YouTube Twitter Viber WhatsApp যেখানে যাই না কেন সিদাই কারণ কি জানতে পারি কারণ ইউটিউব খুললে ফেসবুক খুললে কি যে একটা অবস্থা কে দরজা নক করেন কেন ভাইয়া ফন্নি আপনি চলে যান শুনেন আমরা বাদাম লাগতো না আমরা এখানে সবাই ঘ্যাসের রুগী বাদাম তোর ইয়ে মানে মুশারফ ভাই আপনার কাছে বাদাম আছে কেন ইয়ে আমি আর কি একটু খাইতাম খুব টেস্ট নাকি একটু দেখতাম তুই খাবি তুই সাবান খাবি এই সাবান দিবি তিন বেলা সাবান খাবি তুই জাস আচ্ছা। ভাইজান সাবান তো কাই না আমার মিজাজ কইলাম গরম আছে মিজাজ কইলাম ঠিক নাই <laughs> একজন ব্যক্তি বাজনাবিহীন নিজ কণ্ঠে গানটা গাইছে আর সেই গানটারে টিকটকের কিছু প্রতিবন্ধী বারোটা বাজে দিছে মানে কি মানে খুব সহজ আপনারা তো আবার না দেখলে বিশ্বাস করবেন না করেছিলাম দেখবো আমি দেখবো সবার তোলা হাতের না যদি সিটি হ্যাঁ? দিয়ে যাবেন সমান কিছু বাদাম পাবেন আটকে যায় করে করে এত সুন্দর গানটার এত বারোটা বাজায় দিছেই আর সে বাঙালি হইয়া একটা বাংলা গান রে গাইতে বারোটা বাজায় দিতাছে যদি এটা ইংলিশ গান হইতো তাইলে তো মনে হয় না তার একটা দাঁত খুঁজা পাইতাম সবই বুঝলাম কিন্তু আপনার মুখে এত আটা ময়দা কেন কেন তোমার অসুবিধা আছে হ্যাঁ। না আমি বই পেয়েছি না ও মাই গড উজ্জ্বল প্রতিভা আপনার যে প্রতিভা আপনাকে চেলুট চেলুট নেক্সট আপনি কে আপনি পুরুষ না মেয়ে ছেলে জানি না প্লিজ তুমি থামো নেক্সট পুরে শালা স্টপ স্টপ স্টপ যেই ধর্মে থাকার কথা নারীদের পর্দায় সেখানে নারীরা নাচে রাস্তায় ওই কুত্তার কি বাসা বাড়ি আছে নি আর হ্যাঁ? কিছু নাই হয়ে গেছে গা ঠিক বলেছো কি ঠিক বলেছি জি ঠিক ইয়ে মানে ভাই যে গানটা গাইছে তার নেয় না কোনো খবর টিকটকে ট্রেন্ডিং বানায়া নাস্তাছে জব্বর এটা একটা জ্ঞানের কথা বলছে তো কথা এটা না যে গানটা গাইছে সে ভালো থাকুক তার আগামী দিন ভালো যাক থ্যাংক ইউ ভেরি মাচ তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই দ্য ওয়ে তো এই ভিডিওর সেকেন্ড পার্ট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান সেকেন্ড পার্ট